নয়নের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় মনের কিনারা সোনার নূপুর দিয়া পায় নয়নের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো